সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত তো সবাইকে শুভেচ্ছা তো আজকে আমাদের যে অ্যাডমিনদের জন্য আমরা যে ভিডিও এডিটিংয়ের কোর্স চালু করেছি আমাদের ইয়াসির আরাফাত ভাই সেটা প্রশিক্ষক হিসেবে আছেন তো আজকে নভেম্বরের সাতাশ তারিখ দুই হাজার বাইশ সাল তারিখ তারিখ কিছুই মনে থাকছে না তো রবিবার তো আজকে আমরা যেটা করব যে আজকে আমাদের সেকেন্ড ক্লাস আজকে আমাদের কিছু পড়া নেওয়া হবে আর আমরা চেষ্টা করব আজকে আমাদের যে মূল উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে যে আমরা কিভাবে আমাদের যে অ্যাসেটগুলো আছে আমাদের অ্যাসেট বলতে আমরা আমাদের যে বিশেষ করে সাহেকদের উত্তরগুলো অথবা ফেসবুকে অনেক সময় লাইভ প্রোগ্রাম হবে সেই লাইভ প্রোগ্রামকে আমরা কিভাবে ছোট ছোট করে সুন্দর করে ভিডিও আকারে আমরা এটা প্রচার করতে পারবো সেটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য এই গ্রুপের মধ্যে আমরা কেউ এখানে প্রফেশনাল হিসেবে কাজ করতে চাচ্ছি না আমাদের ভবিষ্যতে আশা করি কারো পরিকল্পনা নয় যে আমরা ভবিষ্যতে প্রফেশনাল ভিডিও এডিটর হব আমরা দাওতি কাজে যত ন্যূনতম যোগ্যতা প্রয়োজন সেটাই আমরা অর্জন করতে চাচ্ছি তো তো আমরা আজকে ক্লাস শুরু করি তো গ্যাসের প্রভাবে আপনি শুরু করতে পারেন ইনশাল্লাহ জি খায়রান তো এখন কথা হচ্ছে আপনাদের প্রথম ক্লাস আমরা ইতিমধ্যে শেষ করেছি আলহামদুলিল্লাহ তো প্রথম ক্লাস শেষে আপনারা কতটুকু শিখেছেন সেজন্য আমরা একটু জাজমেন্ট করব এখানে আপনারা আমি যার নামটা বলবো আপনারা অবশ্যই আপনি স্ক্রিন শেয়ারটা অন করবেন করে আপনাদের একটা টাস্ক দিব যে সম্পর্কে একটু ব্রিফ দেওয়ার জন্য জাস্ট শর্ট দু এক লাইনে বলবেন ইনশাল্লাহ তো প্রথমে আমি চাচ্ছি আমাদের মার্জুকুর রহমান ভাই আপনি একটু স্ক্রিন শেয়ারটা অন করেন এবং আপনারা অবশ্যই বলবেন যে আপনারা কমফোর্টেবল ফিল করতেছেন কিনা কাজ আচ্ছা স্ক্রিন শেয়ার কি মোবাইল শো করতে হবে কারণ মোবাইল তো আমি তো কম্পিউটার থেকে আচ্ছা হ্যাঁ মোবাইল মোবাইল স্ক্রিনটা শো করবেন কিন্তু আমি কিভাবে করব আমার তো আমি তো জুমে আছি ইয়ে থেকে ওই যে কি বলে কম্পিউটার থেকে তাই না আচ্ছা আপনি মোবাইল থেকে আরেকটা কানেক্ট করতে পারবেন মেবি মানে দুইটা ডিভাইস একসাথে রাখতে হবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ঠিক আছে আমাদের মার্জুকুর রহমান ভাই উনি তো দেখছি কি হলো উনি তো নাই চলে গেলেন উনি জলসাতে আছেন আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি ঠিক আছে উনি জলসাতে আছেন আচ্ছা তাহলে নূর ইসলাম ভাই আপনি ফ্রি আছেন নাকি জি জি আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই তাহলে আপনি স্ক্রিনটা শেয়ার স্ক্রিন শেয়ার অন করতে পারেন ইনশাআল্লাহ স্ক্রিন শেয়ার কিভাবে করব মানে মোবাইল থেকে সামনে দিকে রাখেন একটু সোয়াইপ করেন গুগল ড্রাইভ করে ফটো ডকুমেন্ট স্ক্রিন যেটা আছে ওটাতেই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ রাইট স্ক্রিন শেয়ার হয়েছে এখন পর্যন্ত আমি দেখতে পাচ্ছি না আমার কাছে তো অনেক কিছু অ্যাপার চলেছে অ্যাপার অন টপ পারমিশন চাইছে তো সব তো পারমিশন দেওয়াই আছে অ্যালাউ করেন সবগুলো পারমিশন অ্যালাউ করতে হবে হ্যাঁ এখন এখন স্ক্রিন অন হয়েছে আচ্ছা জি বলেন কি করতে হবে জি আপনি আমাদের যে ইনশর্ট অ্যাপটাতে ঢুকে পড়েন জি ঢুকেছি একটা ভিডিও ইম্পোর্ট করেন টাইমলাইনে নিয়ে আসেন আচ্ছা ভিডিও যে কোনো একটা ভিডিও নিলেই চলবে আচ্ছা নিয়েছি আচ্ছা এখন আপনি দেখাবেন যে একটা টেক্সট একটা টেক্সটকে কিভাবে বর্ডার দিয়ে আপনি সামনে দেখাচ্ছে অনলি দাওয়াতুল হিকমা ফাউন্ডেশন এই কথাটুকু লিখবেন বর্ডার থাকবে কিন্তু এর কোনো আউটলাইন যে শেপ এই শেপটা থাকবে না এবং এটা একটা সুন্দর ফন্ট দিবেন অবশ্যই মানে অনলি শুধু মানে নামটাই থাকবে জি, জি, জি। কোন ওই যে একটা শেপ আছে পিছনে হোয়াইট কালার এই শেপটা থাকবে না। আচ্ছা, আচ্ছা। যেটা আমার আগে থেকে করা ছিল ওই জন্য চলে এসছে। আচ্ছা ভাইয়া আমি বললাম যে দাওয়াতুল হিকমার ব্যাকগ্রাউন্ডে যে হোয়াইট কালারটা আছে এই কালারটা থাকবে না জি ওটাই জি ওটাই ওটাই করছি আমি একটু মানে আপনার সাউন্ড হচ্ছে না ভাই আচ্ছা আচ্ছা আচ্ছা আপনারা কিন্তু হেল্প করতে পারেন সাইফুর রহমান ভাই আপনিও হেল্প করতে পারবেন অবশ্যই একে অপরকে হেল্প করতে পারবেন যিনি পারবেন তিনি একটু বলে দিন নুরুল ইসলাম ভাইকে হেল্প করেন আচ্ছা ওই যে কি আমরা ওই ব্যাকগ্রাউন্ডটা কি করে চেঞ্জ করতে হবে না জি, জি। মানে ব্যাকগ্রাউন্ডে কোনো হোয়াইট কালার যেটা আছে, হোয়াইট কালারটা থাকবে না যে শেপটা আছে। আচ্ছা ভাই, আপনি ফন্টটা কি চেঞ্জ করতে পারবেন? নুরুল ইসলাম ভাই। জি, বলেন। ফন্ট যদি বাংলা আমি ভালো একটা ফন্ট দিতে বলি তো বাংলা ফন্ট চেঞ্জ করতে পারবেন কিনা এই হ্যাঁ হ্যাঁ, মানে হ্যাঁ কি হ্যাঁ, হ্যাঁ, এখান থেকে আপনি ফন্ট চেঞ্জ করবেন তবে বাংলা একটা সুন্দর ফন্ট দেন এগুলো তো ইংলিশ ফন্ট আপনি যে ফন্ট গুলা সিলেক্ট করতেছেন এগুলো সবগুলো ইংলিশ ফন্ট আচ্ছা বাংলা ফোন কি আপনার কাছে আছে না বাংলা ফোন আমার কাছে নেই বর্তমান যেটা সেটের গুলোই আছে এক্সট্রা নেওয়া নেই বুঝতে পেরেছি তো এক্সট্রা ফোনটা আপনি কোথায় পাবেন এই সম্পর্কে কোনো আইডিয়া আছে আপনার এক্সট্রা ফোন কালকে বলেছিলেন একটা অ্যাপ থেকে নিতে আচ্ছা আমি আপনাকে আবার দেখিয়ে দিব সমস্যা নেই তো ভাই আপনারা কেউ কি এটা হেল্প করতে পারবেন না নুর ইসলাম ভাইকে যে কিভাবে এটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা উনি রিমুভ করবে বা আমাদের যারা মহিলা পার্টিসিপেন্ট আছেন তারাও টেক্সট করতে পারেন আমাদের চ্যাট বক্সে যদি আপনার জানা থাকে তো তো ঠিক আছে নুরুল ইসলাম ভাই আপনি স্ক্রিন শেয়ার অফ করতে পারেন ইনশাল্লাহ আমি এটা আবার দেখিয়ে দিচ্ছি সমস্যা নেই আপনি স্ক্রিন শেয়ার টপ করে দেন আচ্ছা। সাইফুর রহমান ভাই কি বলতে পারবেন যে ওটা কিভাবে করবে? আচ্ছা। তো যেটা হচ্ছে গ ইয়া টেক্সটের যে ব্যাপারটা সেটা আমি দেখিয়ে দিচ্ছি দাওয়াতুল হিকমা ফাউন্ডেশন আমার এটা দেখছেন কত সুন্দর একটা ফন্ট এসেছে কিন্তু আপনার ওটাতে আরেকটা অন্যরকম ফন্ট শো করতেছিল সেটার কারণ ছিল আপনি ইংরেজি ফন্ট গুলা সিলেক্ট করতেছিলেন দেখেন এখন কিন্তু সেই ফন্ট গুলা আপনার ওইটার মতোই লাগতেছে কিন্তু আমি এখানে একটা কিশোলয় নামে একটা ফন্ট ইনস্টল করে নিয়েছি আর এটা ইম্পোর্ট করার জন্য আপনার এই যে আইকনটা আছে এটাতে আপনার ট্যাপ করতে হবে আর তার আগে অবশ্যই আপনার সেই ফন্টের মেইন ফাইলটা আপনার ফোনে থাকতে হবে আপনি ফন্টের মেইন ফাইলটা কোথায় পাবেন সেটা নিতে হলে আপনাকে যে কোনো ব্রাউজারে যেতে হবে তারপর সেখানে গিয়ে আপনি হচ্ছে সার্চ করবেন বাংলা ফন্ট বাংলা ফন্টের সব থেকে টপ রেটেড যে সাইটগুলো একটা হচ্ছে লিপিঘর আর একটা হচ্ছে ফন্ট বিডি এগুলোতে আপনারা কিন্তু অনেক সুন্দর সুন্দর ফন্ট পেয়ে যাবেন লিপিঘরে আসলে এখানে দেখেন যে তারা কোন কোন অনেকগুলো ফন্ট অলরেডি দিয়েছে প্রায় আমার মনে হয় যে একশোর কাছাকাছি ফন্ট আছে এখানে তো এখানে আপনি ঢুকে দেখেন আপনি এখানে ফ্রি ফন্ট থাকার কথা এই যে ফ্রি ফন্ট দেখতে পাচ্ছেন ফ্রি ফন্ট আমরা আপনাদের দিচ্ছি ফ্রি ফন্ট আমি ফ্রি ফন্টের উপর ট্যাপ করব তাহলে আমাকে ফ্রি ফন্টের যে সাইটটা মানে সেখানে নিয়ে যাবে ওখানে গেলে আমি দেখতে পারবো যে ফ্রি ফন্টগুলো কি কি অ্যাভেলেবেল আপনি চাইলে এখান থেকে প্রিমিয়াম ফন্টগুলো পারচেস করে নিতে পারবেন একশো টাকা করে প্রাইস বাংলাদেশ টাকায় তো দেখেন এখানে কত সুন্দর সুন্দর ফন্টগুলো রয়েছে আপনি এখান থেকে জাস্ট যে কোনো একটা ফন্টের ফাইলটা ডাউনলোড করে নেবেন এখানে ডাউনলোড ট্যাপ করে একেবারে নিচের দিকে আসেন আসলে দেখেন ডাউনলোড অপশন আছে উপরোক্ত বিষয়টা আমি একমত তারপর ডাউনলোডে ট্যাপ করলে ডাউনলোড শুরু হয়ে যাবে ডাউনলোড হওয়ার পরে যেটা ঘটবে সেটা হচ্ছে একটা জিপ ফাইল আপনার ফোনে ডাউনলোড হবে আমি ডাউনলোড করেই দেখাই আপনাদেরকে দেখেন আমার ফোনে একটা ফাইল ডাউনলোড হয়ে গিয়েছে এই যে এইটা তো পঁয়তাল্লিশ কিলোবাইটের একটা ফাইল আমার এটাতে ডাউনলোড হয়েছে। আমি সেটাকে এক্সট্রাক্ট করে নিতে হবে অবশ্যই। আমি ফাইল ম্যানেজারে যাচ্ছি এবং আমার ফোন স্টোরেজ থেকে আমি ডাউনলোড সে যাব আচ্ছা। এখন দেখেন এখানে অনেকগুলো জিপ ফাইল আছে আমার এখানে। কিশলয় জিপ লিমা বসন্ত জিপ এগুলা কিন্তু আমার প্রত্যেকটা ডাউনলোড করা ফন্ট ছিল আমি এখান থেকে এখন যেটা ডাউনলোড করলাম সেটা হচ্ছে এই যে বায়ো বায়োমগ্রাফি কৌশালী এটা তো আমি এটাকে কি করব আমি এটাকে জাস্ট এক্সট্রাক্ট করে নিব এটার উপর একটা ট্যাপ করলে আমার এখানে এক্সট্রাক্ট অল শো করতেছে আমি এক্সট্রাক্ট শুধুমাত্র ইউনিকোডটা এক্সট্রাক্ট করতে চাচ্ছি কেননা ইউনিকোড ফন্টটাই আমার লাগবে আমি এক্সট্রাক্ট অল করে এক্সট্রাক্ট টু ডাউনলোড করে নিতে পারি বা আমি সিলেক্ট ফোল্ডার করে দিতে পারি যে ফোল্ডারে আমি এক্সট্রাক্ট করব তো আমি এখানে আমার যে ফন্টের নামে যে ফোল্ডারটা আছে ওখানে আমি এক্সট্রাক্ট করে নিব ফন্ট বাংলা এখানে আমি এক্সট্রাক্ট করে নিলাম এখন কিন্তু আমার ফন্টটা এক্সট্রাক্ট হয়ে গেল এখন ফন্টটা আমার ইউজের উপযোগী হয়ে গিয়েছে এখন যদি আমি আমার সেই অ্যাপটাতে ফেরত যাই এখন আমি এই টেক্সটটাকে সিলেক্ট করার পরে আমি এডিট অপশনে চাপ দিচ্ছি তারপর দেখেন এখানে ফন্ট ফন্ট থেকে এখান থেকে কিন্তু আমি ইম্পোর্ট করে নিতে পারবো দেখেন যে কিশলয় এস এ ইউনিকোড এটা ছিল আমি এখন ডাউনলোড করলাম কোনটা এই যে গ্রাফিক কৌশালী এটা তো আমি এখান থেকে জাস্ট ইউনিকোড ফন্টটা ডাউনলোড ই করবো অ্যাড করে নিব এটা একটা ইটালিক ফন্ট এবং আমি ইটালিক ভার্সনটার পাশাপাশি রেগুলার ফরম্যাটটাও অ্যাড করে নিলাম এখন দেখেন যে সে ফন্টটা কিন্তু আমি কাজ করতে পারছি এভাবে আপনারা আপনাদের পছন্দের ফন্টগুলো ইউজ করতে পারবেন আর এখানে যে ব্যাপারটা ছিল আপনাদের ছিল হচ্ছে পেছনে একটা শেপস ছিল এখানে দেখেন যে আমি যদি একটা লেবেল দেই তাহলে দেখেন এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাচ্ছে আপনাদের ঠিক এরকম একটা ব্যাকগ্রাউন্ড <clears throat> একটা কালার ছিল একটা শেপ ছিল তো এটা অফ করার জন্য আপনাকে কি যা করতে হবে আপনি প্রথমেই এই অপশনটাতে আসবেন আসার পরে এখান থেকে লেভেল অপশনে আসবেন এখান থেকে নান করে দিলে এর ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে আচ্ছা তো গতকালকে সাইফুর রহমান ভাই একটা ই করেছিলেন সেটা হচ্ছে যে আমরা কিভাবে আমাদের দাওয়াতুল হিকমার লোগোটা অপাসিটি কম করে ব্যবহার করতে পারি তো সেটার ব্যাপারটা ছিল ওখানে অপশনটা ছিল আমি গতকাল আপনাদেরকে দেখাতে পারিনি এখান থেকে স্টিকার হিসাবে যদি আমি একটা ওপেন করি আমাদের সেই লোগোটাই লোগোটা অ্যাড করার পরে দেখেন এখানে আমি ছোট করে নিলাম এখানে দিয়ে দিলাম তো এখন কিন্তু আমি এটা এডিট করতে পারবো এডিট করে এখানে দেখেন এই যে সেকেন্ড যে অপশনটা এখান থেকে একটা স্লাইডার দেওয়া আছে এটা থেকে আমি কিন্তু ওপাসিটি খুব কম করে দিলে এটা একটা ওয়াটারমার্কের মতো দেখাবে এটা কিন্তু একটা পার্মানেন্ট ওয়াটারমার্ক টাইপের হয়ে যাবে আবার আপনি এটাও করতে পারেন আপনি এটাকে আলাদা করে ইমেজ আকার ওপেন করতে পারেন সেক্ষেত্রে যেটা হবে সেটা আমি দেখাচ্ছি সেক্ষেত্রে আপনি পিআইপি তে আবার ট্যাপ করবেন পিআইপি তে ট্যাপ করার পরে ফটো সিলেক্ট করলেন এখান থেকে আমি হচ্ছে আমার যে ফোল্ডারে ইয়েটা আছে আমাদের লোগোটা সে ফোল্ডারে চলে যাচ্ছি আমাদের লোগোটা সিলেক্ট করে নিলাম আমি লোগোটা ইম্পোর্টও করে নিলাম এখন লোগোটা আমি এখান থেকে অ্যানিমেশন দিতে পারি দেখেন একটা ইমেজ অ্যাড করার পরে এর আরো অনেক কিছু অপশন রয়েছে আমি চাইলে এটাকে অ্যানিমেশন অ্যাড করতে পারি অ্যানিমেশনের ব্যাপারটা আপনাদেরকে গতকালই বলেছিলাম এখানে দেখেন যে কতগুলো ট্রানজিশন দেওয়া আছে আপনি চাইলে ফেড অপশনটা নিতে পারেন আচ্ছা এছাড়া আপনি এখান থেকে আরো যেটা করতে পারেন অনেকগুলা ইন এবং আউট যে ট্রানজিশন এগুলো আপনাদের অলরেডি আমি বলেছি আর তাছাড়া আপনি কিছু কম্বো দেওয়া আছে যে এগুলো অটোমেটিক কিছু ট্রানজিশন মানে প্রিসেট মতো আপনার এটা জাস্ট ট্যাপ করলে আচ্ছা এখন আসেন যে আমি অ্যানিমেশনটা নান করে দিলাম অ্যানিমেশনের আমার প্রয়োজন নেই তো এখানে কয়েকটা অপশন রয়েছে আরো গতকালকে ফিল্টার সম্পর্কে বলেছিলাম আর মাস্ক সম্পর্কে একটু বলি মাস্ক মানে হচ্ছে ঢেকে দেয়া মাস্কের কনসেপ্টটা হচ্ছে এটাই যে আপনার যতটুকু অংশ হোয়াইট সেটা ইনভিজিবল পার্ট আর যতটুকু অংশ ব্ল্যাক সেটা হচ্ছে ভিজিবল পার্ট আপনি যদি দেখেন আমার শেপটা দিয়ে আমি যতটুকু অংশ কভার করতেছি এটা ততটুকু অংশ ঢেকে যাচ্ছে তো আমি এটা অনেক কাজে ব্যবহার করা হয় আহ সামনের কাজগুলোতে আপনাদের কারো ডিটেল দেখানো হবে ইনশাল্লাহ বিভিন্ন শেপের আপনারা ই করতে পারবেন আপনারা চাইলে এটাকে দুই হাত দিয়ে ড্রাগ করে ছোট বড় করতে পারবেন চাইলেই চাইলে রোটেট করতে পারবেন তো এরপর হচ্ছে ব্লেন্ড একটা অপশন আছে দেখেন এটা আমরা বেশি ইউজ করি ব্লেন্ডের অপশন যেটা সেটা হচ্ছে যে আমার নিচের লেয়ারের যে ভিডিওটা ভিডিওটার সাথে ভালো মতো ব্লেন্ড করে যাওয়া তো ব্লেন্ডের ফলে যেটা হবে সেটা দেখেন যে কয়েকটা অপশন রয়েছে এর মধ্যে সব ক্ষেত্রে মেন প্রিন্সিপালগুলো একই অর্থাৎ ফটো এডিটিং এর ক্ষেত্রেও ব্লেন্ডিং মোডটা ঠিক যেভাবে কাজ করে ভিডিওর উপরে ঠিক একই রকম আপনারা জাস্ট অতটা প্রিন্সিপাল না বুঝলেও চলবে আপনার শুধুমাত্র ট্রাই করে দেখবেন এক একটা অ্যাপ্লাই করবেন দেখবেন যে সেটা কেমন লাগে আচ্ছা আর সবসময় বেশিরভাগ আমরা ওভারলেটা ব্যবহার করি ওভারলে তো হয় কি এটা আহ, খুব কম ভিজিবল হয় এবং এটা ভিডিওর উপর থেকে এমন ভাবে অ্যাডজাস্ট হয়ে যায় যেটাকে রিমুভ করা খুব টাফ হয়ে যায় মানে ভালো মানের একটা ওয়াটারমার্ক বলা যায় যদি আপনি একটা ইমেজ ওপেন করে সেটাকে ওভারলে করে দেন এবং এখান থেকে কিন্তু আমরা যে স্লাইডারটা দেওয়া আছে এটা দিয়ে আমরা অপাসিটিটা কম কম বেশি করতে পারবো আচ্ছা তো ওভারলে করে দিয়ে আমি আপনাদেরকে দেখাই যে এটা কেমন হয় একটু দেখেন যে আশা করছি বুঝতে পেরেছেন যে ওভারলের কাজটা কি মানে ভিডিওর সাথে সাথে যেন ইমেজটাও মনে হচ্ছে যে না একটু আলো ছায়ার খেলা হয়ে যাচ্ছে এর মধ্যে থেকে তো সেই জিনিসটা ঘটবে কিন্তু আপনার যদি আপনি ব্লেন্ডিং মুডটা ওভারলে করে দেন এছাড়া আরো অন্যান্য ব্লেন্ডিং মোডেও বিভিন্ন কাজ রয়েছে তো আপনারা জাস্ট ট্রাই করে করে দেখতে পারেন প্রত্যেকটা আপনার জানার প্রয়োজন মনে করছি না আমি এখন এখন এরপর আমরা যেটা দেখেছিলাম সেটা গতকাল পিআইপি পর্যন্ত মোটামুটি আমরা দেখেছি পিআইপি মানে হচ্ছে এর উপরে আরো একটা লেয়ার ইনপুট করা যেমন এটা ছিল আমার মেইন ভিডিও লেয়ার তার উপরে আমি একটা লোগো অ্যাড করেছি আমি চাইলে এর উপরে আরো একটা ভিডিও অ্যাড করতে পারি আমি চাইলে এর উপরে আরো ইমেজ অ্যাড করতে পারি সেক্ষেত্রে আমাকে কি করতে হবে যে প্লাস পিআইপি যেটা আছে সেটার উপর ট্যাপ করতে হবে তাহলে এখান থেকে আমি যদি আরো একটা ভিডিও ইম্পোর্ট করি দেখেন আমি কিন্তু আরো একটা ভিডিও ইম্পোর্ট করে নিলাম সেখানে আমি হচ্ছে আচ্ছা এখন এখান থেকে আমি কিন্তু দেখেন আমি এর উপর আরো একটা ভিডিও লেয়ার অ্যাড করে নিয়েছি এখন দেখেন এই যে গ্রিন স্ক্রিন যেটা আছে গ্রিন স্ক্রিনের কাজ আমাদের অনেক প্রয়োজন হবে গ্রিন স্ক্রিন আমাদের ব্যবহার করতে হবে গ্রিন স্ক্রিনের এটাকে যে গ্রিন কালারটা আছে এটাকে রিমুভ করাকে বলে হচ্ছে ক্রোমা কি তো ফোনে ভাষায় যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ক্রোমা তো এই ক্রোমাটা অ্যাপ্লাই করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার যে লেয়ারে আপনি ক্রোমাটা অ্যাপ্লাই করতে যাচ্ছেন সেটাকে আগে সিলেক্ট করবেন অর্থাৎ আমি এই যে আমার ব্লু কালার যে অর্থাৎ গ্রিন কালার যে ভিডিও ফুটেজটা এটা থেকে আমি গ্রিন কালারটা রিমুভ করতে যাচ্ছি তো এটারে প্রথমে আমি সিলেক্ট করলাম এখন ক্রোমাতে ট্যাপ করব এখন আমি দেখিয়ে দিব যে সফটওয়্যারকে বুঝিয়ে দিব যে এই কালারটা আমাকে রিমুভ করতে হবে তো এই কালার যে কালারটা রিমুভ করতে হবে সেই কালারটার ক্ষেত্রে আমি জাস্ট এটাকে ড্রাগ করে ধরে আমি সেই কালারটার উপর নিয়ে গিয়ে ছেড়ে দিব তাহলে দেখেন সেই কালারটা টোটালটা রিমুভ হয়ে গিয়েছে আমি স্ট্রেনটা একটু বাড়িয়ে দিব যাতে করে এর যে এজ গুলা সেগুলাতে যাতে সামান্য পরিমাণেও গ্রিন না দেখা যায় তো এখন আমি যদি ওকে করে দেই তাহলে দেখেন আমি একটু আগে থেকে প্লে করি দেখেছেন? এটা মেইন ফুটেজটা কিন্তু আসলে গ্রিন কালারের ছিল ব্যাকগ্রাউন্ডটা। কিন্তু আমি ক্রোমাকের মাধ্যমে সেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলেছি। আপনারা যেকোনো ফুটেজে আপনারা এমন হতে পারে যে আপনি নিজে একটা ভিডিও শুট করলেন যার স্ক্রিনটা ব্যাকগ্রাউন্ডটা গ্রিন কিংবা কোনো শায়কের যেমন শায়েক মতো রহমান মাদানি উনার যখন উনি দর্শ দেন, সেক্ষেত্রে উনার ব্যাকগ্রাউন্ডে একটা গ্রিন কালারের একটা ইয়া কাপড় ব্যবহার করেন। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু ব্যাকগ্রাউন্ড যে কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবেন। চাইলে দাওয়াতুল হিকমার লোগো দিয়ে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড করে সেটাকেও ব্যবহার করা যেতে পারে। এমনকি আপনার ফোনে ভিএফএক্স করে মনে হবে যে উনি স্টুডিওতে বক্তব্য দিচ্ছে মানে আর্টিফিশিয়াল একটা স্টুডিও তৈরি করতে পারবেন সেটাও আমি দেখিয়ে দিব যদি আপনারা ইন্টারেস্টেড হন তবে তার জন্য অবশ্যই আপনাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে বেশি বেশি সফটওয়্যার উপর আয়ত্ত নিয়ে আসতে হবে কেননা আপনাদের গতকালকে আমি যতটুকু বুঝিয়েছি আপনারা আজকে ততটা ফিডব্যাক আপনাদের থেকে আমি পাইনি তো এখন আসেন তো পিআইপি জিনিসটা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আচ্ছা এখন আসেন প্রি প্রি কাট নামে একটা অপশন রয়েছে সেটাকে হচ্ছে দেখেন এটা কাটিং এর কয়েকটা অপশন এটা হচ্ছে দেখেন আমি যখন প্রি কাটের উপর ট্যাপ করতেছি তখন আমি এটাকে কয়েকটা ভাগে কাট করতে পারবো সেটা হচ্ছে আমি চাইলে ট্রিম করে দিতে পারবো মানে এটা জাস্ট আমি যে এরিয়াটুকু রাখতে চাচ্ছি সেই এরিয়াটুকু সিলেক্ট করে জাস্ট টিক চিহ্ন দিয়ে দিলাম তাহলে সেটুকু থাকবে বাকিটুকু সব রিমুভ হয়ে যাবে আবার আমি এটা করতে পারি যে কাট করে নিতে পারি যে আমি এতটুকু এতটুকু অংশ আমি কাট করে নিতে চাচ্ছি সেটা আমার সুবিধা মতো আমি কাট করে নিতে পারি আবার আমি এটা করতে পারি স্প্লিট করে দিতে পারি আমার ভিডিও ফুটেজটাকে আমি দুই ভাগে ভাগ করে ফেলতে পারি তবে একটা জিনিস ট্রিম করে ফেলার পরে আপনি যে অংশটুকু রাখছেন বাকি অংশটুকু কিন্তু আপনি আর ব্যাক পাবেন না ঠিক আছে যখন আপনি ট্রিম করে ফেলবেন ধরেন আমি এই মাঝখানে ফুটেজটুকু রাখতেছি আর এই আগের পিছের কিছু অংশ আমি ডিলিট করে দিলাম তাহলে এই অংশটুকু কিন্তু আপনার ফেরত পাবেন না আপনি এটুকু ট্রিম হয়ে বাকিটুকু কিন্তু রিলেট হয়ে যাচ্ছে এটার আরো একটা শর্টকাট একেবারে সহজে স্প্লিট করার জন্য দেখেন আমাদের এখানে স্প্লিট নামক একটা অপশন রয়েছে যখন আমি যে স্থান থেকে আমার ভিডিও ফুটেজটাকে আমি স্প্লিট করতে যাচ্ছি অর্থাৎ ভেঙে ফেলতে চাচ্ছি দুই ভাগে স্প্লিট মানে হচ্ছে দুই ভাগে ভাগ করে ফেলা আইকনটা দেখলে বুঝতে পারবেন এখানে দেখেন যে আইকনটা আইকনটা দেখলেই বুঝতে পারবেন যেটা একটা ভিডিও টাইমলাইনের একটা ফুটেজকে আপনি দুইটা পার্টে ভাগ করে ফেলবেন তো সেটা করার জন্য আপনি যেখান থেকে আপনার ভিডিওটাকে আপনি স্প্লিট করতে যাচ্ছেন সেখানে নিয়ে গিয়ে জাস্ট স্প্লিট বাটনটাতে ট্যাপ করলে হয়ে যাবে এখন দেখেন এটা একটা অংশ একটা ফুটেজ হয়ে গিয়েছে এটা একটা ফুটেজ হয়ে গিয়েছে আচ্ছা তো এরপর আর ডিলেট জিনিসটা তো আপনারা জানেনই যে ডিলেট বলতে আসলে কি বোঝায় ডিলিট মানে হচ্ছে আপনার কোনো একটা আপনি ফাইল বা এলিমেন্টকে আপনি জাস্ট সিলেক্ট করে ডিলিট করে দিলে সেটা ডিলিট হয়ে যাবে আর এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ডের যে অপশনটা আপনি ব্যাকগ্রাউন্ডের কোনো কালার ইউজ ইয়ে, ইয়ে করতে পারবেন বিভিন্ন ইফেক্ট দিতে পারবেন আচ্ছা আমি একটা কোনো লাইটের একটা ভিডিও ফুটেজ সিলেক্ট করে যাহলে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আচ্ছা এখানে দেখেন আমি যখন এক একটা কাজ করব তখন এখানে কিন্তু এক একটা ড্রাফট নামে চা- এক একটা ফাইল তৈরি হয়ে আছে এটা একটা ড্রাফট তো আপনি যদি ড্রাফটগুলো ড্রাফট গুলো রাখতে চান রাখতে পারেন আর যদি না রাখতে চান সেক্ষেত্রে আপনি থ্রি ডটের উপর ট্যাপ করে এটাকে ডিলিট করে দিতে পারেন তো আমি এখন এখান থেকে একটু লাইট কালারের কোনো একটা ফুটেজ নিয়ে নিই আচ্ছা এখন যেটা হবে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে দেখেন আমি যদি এখানে ব্লারের কয়েকটা অপশন দেওয়া আছে এটা হচ্ছে ব্লারের অ্যামাউন্ট আমি চাইলে কোনো ব্যাকগ্রাউন্ড হিসেবে কোনো একটা এটা কালার হিসেবে ব্যবহার করতে পারি যে আমার ওই ফটোটা এটার ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার হবে আমি যদি পিঞ্চ করি তাহলে এটা জুম ইন জুম আউট করতে পারবো আমি যদি আরো একবার ফটো একটু চেঞ্জ করে দেখাই ধরেন আমাদের জাস্ট দাওয়াতুল হিকমা ফাউন্ডেশনের যে লোগোটা আছে আমি লোগোটা ইউজ করব তো সেক্ষেত্রে আমি এটা করতে পারি আমার ডাউনলোড ফোল্ডারে যাব তারপর আমার লোগোটাকে সিলেক্ট করে দিলাম এখন দেখেন এটা জাস্ট পেছনে দাওয়াতুল হিকমা ফাউন্ডেশনের লোগোটা হয়ে গিয়েছে এটা আপনি চাইলে রাখতে পারেন এখন দেখেন আপনার ব্লারের অ্যামাউন্টটা কতটুকু হবে সেটা কিন্তু এই কয়েকটা সেগমেন্টে ভাগ করা হয়েছে যে আপনি যদি একেবারে এটাতে রাখেন এটা ব্লারিনেস খুবই কম এটাতে দিলে একটু ব্লারিনেস বেশি এটাতে আরো বেশি এটাতে আরো বেশি এবং এটাতে একেবারেই বেশি আর আপনি যদি ব্লারটাকে নান রাখতে চান তো আপনি এই নানটাতে ট্যাপ করলে কোনো ব্লার থাকবে না আপনি যদি কোনো কালার ব্যবহার করতে চান ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে সেই কালারটা ব্যবহার করতে পারেন গ্রাডিয়েন্ট ব্যবহার করতে পারেন আর গ্রাডিয়েন্ট বলতে যারা বোঝেন না গ্রাডিয়েন্ট বলতে এটাকে বোঝায় দুইয়ের অধিক একের অধিক কালারের একটা কম্বিনেশন দেখেন একটা কালার থেকে আরেকটা কালারে গ্রাজুয়ালি এটা কনভার্ট হচ্ছে সেটাকে গ্রাডিয়েন্ট বলে তো এর মধ্যে অনেকগুলো প্রিসেট গ্রাডিয়েন্ট দেওয়া রয়েছে কয়েক কিছু প্যাটার্ন রয়েছে আপনারা আপনাদের ইচ্ছা মতো ইউজ করতে পারবেন আর আমি কখনো যত আমি যেটা অ্যাপ্লাই করি না কেন সেটা যদি আমি রিমুভ করতে চাই তাহলে এই যে নান যে বাটনটা আছে এটাতে ট্যাপ করলে সেগুলো সব রিমুভ হয়ে যাবে আচ্ছা, এরপরে আসেন হচ্ছে স্পিড আমার ফুটেজের স্পিড সেটা কন্ট্রোল করতে পারবো আমি এটার মাধ্যমে তো এই স্পিডটা অনেক সময় আমাদের প্রয়োজন হয় বিভিন্ন ইন্ট্রোর সময় হয়তো আমরা স্পিডটাকে একটু স্লো করে দেই একটু বাড়িয়ে দেই এমন হতে পারে স্পিড বাড়িয়ে দেওয়ার ব্যাপারটা আপনারা বুঝতে পারতেছেন যে আমি যদি স্পিডটা বাড়িয়ে দেই তাহলে ফুটেজের স্পিডটা আর যদি আমি স্লো করে দেই তাহলে আরেকটা ব্যাপার হচ্ছে এই যে স্মুথ বাটনটা যদি আপনি চালু করেন তাহলে আপনার এই যে ভিডিও ফুটেজের যে মডিফিকেশনটা সেটা একেবারে এটা হচ্ছে স্লাইড বার দিয়ে বোঝানো হয়েছে স্ট্যান্ডার্ড আপনি চাইলে কার্ভের মাধ্যমে করতে পারেন যে আপনার কোন স্থানে স্পিডটা কতটুকু বাড়তি হবে আপনি চাইলে সেভাবেও আপনার নিজের মতো করে আপনি স্পিড বাড়াইতে পারবেন যে আমি চাচ্ছি আমার শেষাংশের দিকে স্পিডটা কম থাকুক আর আমি মাঝের দিকে যাচ্ছি অনেক স্পিডটা বেড়ে যাক আমি এটা আমি করতে পারবো আমি চাইলে এখান থেকে অ্যাঙ্কর গুলো ডিলিট করতে পারবো অ্যাড করতে পারবো সেটা আমার সুবিধা মতো আর এখানে দেখেন বেসিক কিছু প্রিসেট দেওয়া রয়েছে যেগুলো আমি চাইলে ইউজ করতে পারি আচ্ছা এরপর আসেন যে অ্যানিমেশন অ্যানিমেশন ব্যাপারটা হচ্ছে এর আগেই আমি বলেছি যে একটা ফুটেজে কোন টাইপের অ্যানিমেশনটা ইউজ হবে সেই ফুটেজটুকুতেই সীমাবদ্ধ থাকবে আপনার ভবিষ্যতে যখন আমরা ফুল প্রজেক্ট করব তখন এগুলা সম্পর্কে আরো ডিটেল আমি বলবো ইনশাল্লাহ আর ক্রপ ব্যাপারটা হচ্ছে এটাই যে আপনার ক্যানভাসের সাইজ অনুযায়ী আপনি আপনার ফুটেজটাকে ক্রপ করে নিতে পারেন আপনি যদি ক্রপ করে ফেলেন তাহলে ভিডিওটা ক্রপ হয়ে যাবে অর্থাৎ কেটে যাবে ঠিক আপনি যতটুকু অংশ রাখতে চান ততটুকু অংশ রাখতে পারেন আমি যদি এতটুকু অংশ রেখে আমি টিক মার্ককে চাপ দেই তাহলে হবে কি আমার ভিডিও ফুটেজটা এতটুকুতেই সীমাবদ্ধ হয়ে যাবে এখন দেখেন ভিডিও ফুটেজটা কেটে গেল আচ্ছা এরপর হচ্ছে ভলিউম ভলিউমের ব্যাপারটা হচ্ছে শুধুমাত্র আপনার ফুটের যে ভলিউমটা আছে সেটা আপনি চাইলে ইনক্রিজ করতে পারেন চাইলে কমাতে পারেন সেটা আপ টু ইউ এরপর হচ্ছে ভয়েস ইফেক্ট এখানে আমরা আর্টিফিশিয়াল কিছু সাউন্ড দেওয়া রয়েছে সেই সাউন্ডগুলা হচ্ছে খুব বেশি ইউজ করা প্রয়োজন হবে না মনে হয় আমাদের তারপর আপনারা ট্রাই করে দেখতে পারেন মানে ভয়েসের উপর এক একটা ইফেক্ট অ্যাপ্লাই করবে তো এখানে অনেকগুলা দেখেন ইড রয়েছে যে চাইল্ডিশ একটা কণ্ঠ হবে এটা একটু মেল একটা কণ্ঠ হবে এটা একটা ফিমেল টাইপের কণ্ঠ হবে এটা একটু অ্যালিয়েন টাইপের একটা রোবোটিক সাউন্ড প্রত্যেকটা দিয়ে কিন্তু সিম্বল দিয়ে বোঝানো হচ্ছে যে এটা এরকম এরকম লাগবে এটা হচ্ছে ফোনে কথা বললে যে কেমন লাগবে ঠিক ওরকম টাইপের তো এই হচ্ছে ব্যাপার এটার তো এখন আসেন যে আমরা যে অডিও যখন অ্যাড করব তখন আমাদের অডিওটাকে আমরা যদি ডিনয়েজ করতে চাই মানে আমাদের অডিও যখন রেকর্ড করা হয় বিশেষ করে আমাদের শায়করা যখন প্রশ্ন উত্তরগুলো দিয়ে থাকেন হোয়াটসঅ্যাপে তখন দেখা যায় যে তাদের ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ থেকে যায় তো নয়েজগুলোর কারণে আসলে অডিওর কোয়ালিটিটা বেশ খানিকটা হারায় আর আমরা অবশ্যই চাইবো না যে আমাদের ফুটেজগুলোতে এমন ডিসগাস্টিং কিছু নয়েজ থাকুক আচ্ছা তো এটার হচ্ছে ডিনয়েজ ডিনয়েজটা আপনি চাইলে অন করে দিতে পারেন আপনি চাইলে অফ করে দিতে পারেন আরেকটা ব্যাপার হচ্ছে আপনি যদি কোনো ভিডিওর কোনো অংশটা ফ্রিজ করে দিতে চান তাহলে আপনি ফ্রিজ করে দিতে পারেন যে সেটা কিছুক্ষণের জন্য ফ্রিজ হয়ে থাকবে এই ফ্রেমটা দেখেন আমি এখান থেকে প্লে করলাম এই ফ্রেমটা ফ্রিজ হয়ে থাকলো আবার যেখানে গিয়ে এইটা শেষ হয়েছে সেখানে শেষ হয়ে গেল। এখান থেকে আবার রানিং হওয়া শুরু হয়েছে তো ফ্রিজের অপশনটুকু আমি চাইলে ছোট বড় করতে পারি। দেখেন আমি কিন্তু ফ্রিজের অংশটুকু চাইলে বড় করতে পারছি, ছোট করতে পারতেছি। অপশনটা আবার একটু দেখেন কোথায় ছিল ফ্রিজের অপশনটা আচ্ছা ফ্রিজের অপশনটা ছিল হচ্ছে এই যে একেবারে আমাদের স্লাইড বারের একেবারে রাইট সাইডে টোটাল একেবারে রাইট টোটাল যে রাইটটা সেটা দিতে আমাদের ফ্রিজ অপশনটা ছিল এই যে দেখেন এখানে ফ্রিজ রয়েছে এখান থেকে আমি চাইলে ফ্রিজ যদি আমি করি একটা ফ্রেমের ওটা একটা স্ন্যাপশট মতো নিবে সেই স্ন্যাপশটটা আমার এখানে হ্যাঁ, করে থাকবে জি। তো আশা করছি ফ্রিজের কনসেপ্ট আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের সুবিধা মতো আমরা ইউজ করতে পারি। বিশেষ করে যখন আমরা কোনো আ শায়েখকে বা অনেক বিদাতি আলমদেরকে আমরা এক্সপোজ ভিডিও তৈরি করি। তখন দেখা গেল তার একটা কথা শেষ হলো, তখন তার ওই ফুটেজটাকে আমরা কিছুক্ষণের জন্য ফ্রিজ করে দেই। দিয়ে একটা সাউন্ড দেই যে আ কোনো একটা সিল ছাপ্পড় বা একটা এমন ব্যান্ড এমন টাইপের একটা স্টিকার মেরে দেওয়া হয় উপরে। তো এগুলা বিভিন্ন কাজে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আর ভিডিওগ্রাফিও এটাও একটা ক্রিয়েটিভ সেক্টর। আপনাকে নিজের অন্যদের এডিটিং দেখতে হবে। সেই অনুযায়ী আপনার মানে নিজেকে সেভাবে তৈরি করার চেষ্টা করতে হবে যে আপনার যারা প্রফেশনাল তারা কেমন এডিটিং করতেছে সেখানে দেখবেন আপনারা দেখে, দেখে নিজেরাও ঠিক এক্সাক্ট সেই জিনিসটাই করার চেষ্টা করবেন। আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র আপনাকে দেখিয়ে দিব এবং বেসিক কোনগুলো বেশি, বেশি অ্যাপ্লাই করা হয় সেগুলো দেখিয়ে দিব। তো এর মধ্যে ক্রিয়েটিভ অনেক জিনিস নিয়ে আসা যায়। সেগুলা আপনাকে এভাবে আরেকজন এডিটিং দেখে, দেখে নিজের মধ্যে আনতে হবে। ভাইজান বলছিলাম যে ইনশর্ট যে লোগোটা দেখাচ্ছে ভিডিওতে, তো সেটা কি আউট করা যাবে না? আচ্ছা ইনশর্ট এর লোগোটা দেখাচ্ছে যে আমার এটা ফ্রি রিমুভ একটা অপশন রয়েছে দেখেন। এখানে যদি আমি একটা অ্যাডভার্টাইজ দেখি তাহলে এটা ফ্রি রিমুভ করে দিবে। আর যদি আমি প্রিমিয়াম নিয়ে নেই একটা তাহলে অটোমেটিক্যালি প্রত্যেকটাতেই আর এই লোগোটা শো করবে না। বুঝতে পেরেছেন? আচ্ছা। আর যদি আমার রিমুভ করতে হয় তাহলে আমি একটা অ্যাডও দেখতে পারি আর অ্যাডভার্টাইজটা তো ডিসগাস্টিং আপনারা জানেনই অনেক সময় অনেক খারাপ ধরনের বাজে অ্যাডভার্টাইজ আসতে পারে আপনারা ওই যে এক আপনারা- বছরের জন্য কিনে নেবেন এটা এক বছরের জন্য জি জি আমি সবাইকে বলছি যে সবাই যেন এক বছরের জন্য একটা সাবস্ক্রিপশন কিনে নেন তাহলে তো এটা আসবে না তাই না সর্বদা আসবে না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, তো আমি যেহেতু রেগুলার কাজ করি না, আমি হয়তো এক মাসের জন্য একটা কিনতে চেয়েছিলাম। আজকে গেলাম তো ওখানে দেখলাম হচ্ছে ডেবিট কার্ডের অপশনগুলা চাচ্ছে। তো আসলে ডেবিট কার্ডের অপশন আমার আমার নেই। এজন্য আসলে আমি পারচেজ করতে পারিনি। আচ্ছা, আচ্ছা। তাহলে তো সমস্যা। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড দিয়ে অনেকে পারবে না এখানে। এছাড়া কোনো অপশন নেই না? না ভাই ডেবিট কার্ড ছাড়া কোনো অপশন নেই। তবে অনেকে আছে যারা হচ্ছে তাদের কার্ডগুলা ওই আ মানে শুধুমাত্র ডেডিকেটেড কার্ড, যে কার্ডগুলা শুধুমাত্র তারা এই কাজগুলোতে ব্যবহার করে। অনেক পেইজ আছে এমন, যে যারা শুধুমাত্র এই বিভিন্ন পার্টস এর কাজেই তাদের কার্ডগুলা ব্যবহার করে। ওদের সাথে কনট্যাক্ট করা যেতে পারে। আচ্ছা। ওদেরকে মানে একটু পয়সা দিলে ওরা করে দিবে নাকি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, সেটাই। এটা আমিও পারি করতে চাই জি, আচ্ছা ঠিক আছে। আপনারা যারা পারবেন করবেন। এটা কিনে রাখলে ভালো হবে। ঝামেলাগুলো হবে না। ইনশর্ট বা এড গুলো আসবে না। হ্যাঁ। আমি কিনতে যাচ্ছিলাম কিন্তু পরে ভাবলাম যে দেখবো যে ওই যে হোয়াটসঅ্যাপের গুলো মানে আপলোড করার অপশন আছে কিনা তো ওটা করা যাবে তো নাকি ভাই অবশ্যই যাবে ভাই আমি এখন এই অডিওতে আসছি আচ্ছা, শুরুতে করেছিলাম মিউজিকটা আমি স্কেপ করেছিলাম তো মিউজিকটা আমি এখন আপনাদেরকে জাস্ট মোটামুটি আজকের ক্লাস এ পর্যন্ত রাখতে যাচ্ছি আপনাদের উপরে একদিনে যদি এত বেশি ব্রিফ দেই তাহলে আপনাদের মিসকনসেপ্ট তৈরি হবে আপনারা সবগুলো বুঝতে পারবেন না আমি এটাই বলতে চাচ্ছিলাম যে আসলে খুব বেশি ফিচার দেখানোর আগে আমরা বেসিক গুলো আগে আয়ত্ত করে ফেলি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। উপর আরো একটা অবশ্যই করবেন প্র্যাকটিস না করলে কিন্তু আপনার কাছে যখন আপনি একটা সফটওয়্যার দখল করতে পারবেন তখন পৃথিবীর বুকে যত এডিটিং সফটওয়্যার আছে সবগুলো আপনার কাছে ইজি মনে হবে কারণ অলমোস্ট সবগুলো টুলস একই রকম কাজও একই রকম অলমোস্ট সব একই দেখতে একটু অন্যরকম কাজ একই জি জি জি জি তার মানে একটা আয়ত্ত করতে পারলে আপনার কাছে সবই মনে হবে এটা ইজি আমাদেরকে আজকে একটা আপনি হোমওয়ার্ক দিয়ে যাবেন যাতে আগামী শনিবার যাতে সময় আছে মাঝখানে লম্বা এ সময় আমরা একটা পূর্ণ একটি ভিডিও নিয়ে যেন আসতে পারি কি জি ইনশাল্লাহ তো আপনাদের আমি কাজ দিব হচ্ছে সেটা হচ্ছে আজকে একটা মিউজিক অ্যাড করার অপশনটা জাস্ট দেখা দিচ্ছি তো দেখেন আমার এই যে ফুটেজটা আমি নিয়েছি এই ফুটেজ একটা সাউন্ড রয়েছে আপনারা অলরেডি শুনতে পারছেন যেটা হচ্ছে একটা কোরআন রেসিটেশন আচ্ছা। তো এখন আমি যদি চাই যে এই আমার যে অডিওটা আছে, এই অডিওটাকে আমি কোন একটা ইফেক্ট দিব বা এটাকে আমি ডিটাচ করার অপশন আছে। এখানে যদি আমি দেখেন এক্সট্রাক্ট অডিও নামে একটা অপশন রয়েছে। আমি এটা যদি এক্সট্রাক্ট করে ফেলি তাহলে অডিওটা এর থেকে সেপারেট হয়ে যাবে। ঠিক আছে? আমি একটা করে দেখাচ্ছি আপনাকে। দেখেন এখন ভিডিওটা আলাদা হয়ে গিয়েছে আর অডিওটা আলাদা হয়ে গিয়েছে। আপনারা দেখতে পারছেন যে দুইটা দুই রকম লেয়ার হয়ে গিয়েছে। এখন আমি এই অডিওর উপরে যা ইচ্ছা তাই আমি ইফেক্ট দিতে পারি সেটাকে স্প্লিট করতে পারি আমি যে কোনো ধরনের ভয়েস ওভার দিতে পারি আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে আমি আবার আগের জায়গায় ফেরত যাচ্ছি তো ভিডিওর এটাতে আপনারা তো ইফেক্ট সম্পর্কে জেনেছেন যে এই ইফেক্টগুলো অ্যাপ্লাই করা যেতে পারে আর এখান থেকে আপনারা নতুন কোনো মিউজিক অ্যাড করতে পারবেন তো আমি এখান থেকে করব কি নর্মালি আপনারা যখন একটা ফুটেজ ইউজ করবেন যে ফুটেজ হয়তো কোনো সাউন্ড থাকতে পারে তো আমি চাচ্ছি না যে এটাই ওই সাউন্ডটা থাকুক আমি এটার সাউন্ডটা টোটালটা জিরো করে দিলাম এখন করব কি আমি একটা নতুন মিউজিক ইম্পোর্ট করব তো আমি মাই মিউজিকে যেতে পারি গিয়ে আমার ফোনে যে সব অডিওগুলো আছে আমি সেগুলো থেকে একটা নিয়ে আসতে পারি আচ্ছা আমি ধরেন এই সুরাল হুমাজা এটাকে আমি নিয়ে নিচ্ছি আমি ইউজ করলাম। এখন দেখেন এটা আমার কার্সরটা সেই ঠিক যেখানে ছিল সেখানে চলে এসেছে। তো আমি এটাকে এক্সপ্যান্ড করে নিচ্ছি। এটা আমার ভিডিও শুরু থেকে স্টার্ট হোক আমি সেটা সেটা চাচ্ছি। তো সেটার জন্য আমি এটার উপর একটা জাস্ট ট্যাপ করব। করার পরে দেখেন ভিডিও বিগিনিং নামে একটা অপশন আছে, ক্লিপ বিগিনিং আছে। তো এটা যখন ভিডিও বিগিনিং এ দিলে হবে কি ভিডিওর একেবারে শুরুতে যাবে। আর যদি ক্লিপ বিগিনিং এ দেয় তাহলে এটা একেবারে ক্লিপ বিগিনিং এ চলে যাবে। আচ্ছা এটা বলতেছে যে কিছু লিমিটেশন আছে। এটাকে আমার ড্রাগ করে ধরে একেবারে শুরুতে নিয়ে যেতে হবে। যেহেতু এর অডিও সাইজটা ছোট এই জন্য এখন দেখেন এটাকে কিন্তু আমি এটার সাথে অ্যাডজাস্ট করে দিলাম। মানে এখন যদি আমি প্লে করি তাহলে দেখবেন আগে সেই সাউন্ডটা না এখন অন্য সাউন্ড শোনা যাচ্ছে। আমাদের কাছে সাউন্ড শোনা যাচ্ছে না তো জি সাউন্ড আমরা শুনতে পাচ্ছি না সাউন্ড আমরা শুনতে পাচ্ছি না তো আচ্ছা আচ্ছা সাউন্ড আমি দেখছি একটু মিডিয়া সাউন্ডটা একটু বাড়িয়ে দিচ্ছি এখন কি শোনা যাচ্ছে না তবে করেছি এরকম আর একটা ভিডিও দেখেছি ভিডিও সাউন্ড অন্যরকম আছে করা যায় এছাড়া আপনি যে শেয়ারে আচ্ছা। গিয়ে আপনি যে একটা অপশন আছে ওখানে অপটিমাইজ ফর অডিও শেয়ারিং একটা অপশন আছে শেয়ারে ক্লিক করলে আবার যদি জুমের শেয়ারে ক্লিক করেন তাহলে অপশনটা আসবে আচ্ছা এতক্ষণ কি ভিডিও যে অরিজিনাল সাউন্ডটা সেটা শুনতে পাচ্ছিলেন না সেটা শোনা যায় আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি তো এটা কেন জানি ফোনে তো এমন হওয়ার কথা না আপনি যে শেয়ারে ক্লিক করছেন আপনারা জুমের যে শেয়ার যে আছে না শেয়ার স্ক্রিন আবার ক্লিক করেন করে একটা দুইটা একটা রেডিও বাটন আছে দেখবেন এই জবাব আছে আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এখন একটু এখন শোনা যাচ্ছে বাড়াতে হবে তো না এখন শোনা যাচ্ছে সাইফুর রহমান ভাই জি না শোনা যায় না সাউন্ডটা বাড়ান আওয়াজটা সাউন্ড তো বাড়ানোই আছে মনে হচ্ছে শেয়ার অডিও হ্যাঁ আমার এখানে সাউন্ড হচ্ছে এবং এটা ফুল সাউন্ড দেওয়া রয়েছে আচ্ছা, আচ্ছা যাই হোক ভাই আজকে তো এটা ফিক্স করা মেবি সম্ভব হবে না যেহেতু আজকে ক্লাসের আমরা প্রায় লাস্টের দিক বুঝতে পেরেছি আপনারা জাস্ট একটু এক্সপেরিমেন্টাল ওয়েতে দেখবেন। আমি যেভাবে দেখিয়েছি সে ঠিক এভাবে করবেন। প্রয়োজনে ভিডিওটা বারবার রিপিট করে দেখবেন। তাহলে আপনারা এটা বুঝতে পারবেন। তো এই ভিডিওতে কিন্তু আপনারা চাইলে ঠিক আগের মতো বিভিন্ন ধরনের ইফেক্ট অ্যাপ্লাই করতে পারেন। আর ডিনয়েজটা অবশ্যই অন রাখবেন। যাতে করে সহায়কদের যে অডিও ক্লিপগুলো আছে, সেই অডিও ক্লিপগুলোর যে ব্যাকগ্রাউন্ড নয়েজগুলো সেই নয়েজগুলো যাতে রিমুভ হয়ে যায়। তো আগামীকালকের আপনাদের আগামী সপ্তাহে যে টাস্কটা সেটা দিব হচ্ছে কোন একটা কোরআন রেসিটেশনের উপর দিব সাইফুর রহমান ভাই নাকি হচ্ছে শাইখদের বক্তব্যের উপর দিব হ্যাঁ, শাইখদের বক্তব্য আচ্ছা তাহলে আপনি আমাদের যারা পার্টিসিপেন্ট আছেন ওনাদেরকে একটা করে অডিও দিয়ে দিতে পারেন অথবা সবাইকে আমভাবে একটা অডিও দিতে পারেন আমাদের WhatsApp এর যে অডিও গুলো যেখানে থাকে সেই ফাইলে বোধহয় যাওয়া যায় না না এটা আমরা আলাদা করে শেয়ার করতে হবে জি ডাউনলোড আপনার কাছে কোনো WhatsApp এর গ্রুপ আছে কিনা বা প্রশ্ন উত্তর গ্রুপ আছে কিনা যেটা একটু দেখাতে পারবেন আমাদের এগুলোই মানে হোয়াটসঅ্যাপ নাকি যে আপনি দেখাচ্ছেন এখন এগুলো বোধহয় AUD এক্সটেনশন হোয়াটসঅ্যাপের গ্রুপ তো অবশ্যই আছে আচ্ছা আমার এখানে এগুলো আছে হোয়াটসঅ্যাপে কিন্তু হোয়াটসঅ্যাপ অডিওটা এখানে ডাইরেক্ট সাপোর্ট নেবেন ওটাকে এমপি থ্রি বা এমপি এ কনভার্ট করতে হবে কারণ হ্যাঁ। কেন হ্যাঁ, হ্যাঁ, ওখানে যেটা যেটা থাকে ওটা থেকে ডাইরেক্ট এখানে আসবে না ওটাকে চেঞ্জ করতে হবে তারপরে ওই অডিওটা এখানে সাপোর্ট নেবে আচ্ছা আমি আপনাকে একটু দেখাই আহ, এটা ভিডিও হোয়াটসঅ্যাপের অডিওগুলো আসলে খুঁজে পাওয়া একটু ঝামেলা হয়ে যায় আমি একটু দেখছি ইনশাল্লাহ আচ্ছা আমি এটাকে যদি একটু সিলেক্ট করে শেয়ার করি ফরওয়ার্ড না সরি শেয়ার করব শেয়ার করে এটাকে হচ্ছে আসলে হয় কি হোয়াটসঅ্যাপের অডিওগুলো খুঁজে পাওয়া একটু টাফ হয়ে যায় ফোন স্টোরেজ থেকে। আমি যতবারই দেখছি। তো আমি এটাকে আগে ড্রাইভে আপলোড করে নিচ্ছি। যাতে করে ওখান থেকে আমি আবার ডাউনলোড করে নিতে পারি। আচ্ছা। জি, এটা একটা শর্টকাট ফর্মুলা আমাকে সাজেদ ভাই দিয়েছিলেন আরকি। তার একটু মনে পড়ছে না এখন। তবে খুব ইজিলি খুঁজে পাওয়া যায় অডিওটাকে। মানে উনি যেভাবে দি যেখানে জায়গাটা রাখতে চান ওখানে ডাইরেক্ট চলে যাবে। ওখান থেকে ডাইরেক্টলি পাওয়া যায় অডিওটা। আচ্ছা যদি এরকম হয়ে থাকে তাহলে তো খুবই ভালো হয়। তাহলে সাজ্জাদ ভাইকে একটু জি জি কাইন্ডলি বলবেন। ঘটনাটা দেখেছিলাম মনে পড়ছে না আমার। সেটা আর হলে আমাদের ওটা জন্য খুবই হ্যাঁ হ্যাঁ। আর অডিওটাকে চেঞ্জ করতে হয় ওটা পারি করতে আমি। আচ্ছা, আচ্ছা। তো তাহলে আপনি একটা অডিও রেডি করে দিবেন সবার জন্য। জি, জি ইনশাআল্লাহ। আচ্ছা। তো ঠিক আছে ইনশাল্লাহ আপনারা আগামী দিন এটাই কাজ থাকবে যে আপনারা যে কোনো একটা ফুটেজ নিতে পারেন অথবা যে কোনো একটা ইমেজ আপনার একটা ইমেজের উপরে জাস্ট ভয়েসটা অ্যাড করবেন এতটুকুই আর ইমেজটা সম্পর্কে আপনাদের ভবিষ্যতে আরো বড় আমি একটা ই নিব ক্লাস নিব যেটা থাকবে হচ্ছে আপনার একটা মানে অডিও নিয়ে আপনি কিভাবে কাজ করবেন অডিও নিয়ে একটা সুন্দর একটা থামনেল মতো কিভাবে তৈরি করবেন এবং তার উপর কিছু ইফেক্ট দিয়ে সেটাকে আসলে ভিডিওগ্রাফির মতো পর্যায়ে নিয়ে যাবেন। একটা স্টিল ইমেজ তো দেখতে ভালো লাগে না, তাই না? তার সামনে আপনি অডিও স্পেকট্রাম অ্যাড করতে পারেন। কিছু এলিমেন্ট অ্যাড করে অ্যানিমেশন দিয়ে আপনি কিভাবে সুন্দর করেই করতে পারেন, তার একটা ফুল প্রজেক্ট আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো আজকে অনেক বিষয় নিয়ে হলো। হ্যাঁ, তো আপনাদের আপনি একটু ইয়ে চেক করবেন যে মা সাজ্জাদ ভাইয়ের সাথে যে আমরা কি হোয়াটসঅ্যাপকে কনভার্ট করতে হবে কিনা? এমপি থ্রি করতে হবে কিনা? করলে তো আর একটা ঝামেলা হয়ে যাবে নাকি না মানে ওই যে ভয়েসটা যেটা থাকে সেটা তো হচ্ছে আপনার অন্যরকম থাকে মানে ওটা প্লে প্লে প্লে যোগ্য নয় বা অডিও আকারে প্লে করা যায় না ওটাকে এমপি থ্রি এমপি ফোরে কনভার্ট করার জন্য শুধু খালি নামটা একই রকম থাকবে শুধু ডটের পরে যেটা বর্তমানে এখন একটা অন্য থাকে জেপিজি যেমন থাকে না তেমনি ওটাকে শুধু কেটে দিয়ে এমপি থ্রি বসিয়ে দিলেই হয়ে যাবে বা আমাদের তো কাউকে হাতে কলমে দেখাতে হবে তাই না জি, জি। সবাই তো আমি আগে আগে যেটা শর্টকাট যেটা ফর্মুলাটা ওটা একটু আমি উনার কাছ থেকে একটু জেনে নিই ভালো করে, একটু রিভাইজ নিয়ে আচ্ছা, তারপরে আপনি রেকর্ড করে কিভাবে করতে হবে স্টেপ বাই স্টেপ রেকর্ড করে আমাদের পাঠাবেন জি, জি ইনশাআল্লাহ আমি জানিয়ে দিচ্ছি আপনাকে। হুম না হলে এছাড়া এটা আপনাকে একটু দেখতে হবে যেহেতু এটা আমাদের প্রধান কাজ হবে আমাদের খুব ভালো করে এটা শর্টকাটটা ভালো করে বুঝতে হবে ভাই অবশ্যই অবশ্যই ভাই আমি এটা অবশ্যই দিব ইনশাআল্লাহ সমস্যা নেই রিসার্চ করে আপনি জানাবেন আমার দুইজনকে আপনাকে দুজনেই দেখুন দুই দিক থেকে দেখুন তাহলে হয়তো সুবিধা হবে আমি যেহেতু ফোনে কাজ করা কম এই জন্য আসলে ফোনের ব্যাপারগুলো নিয়ে রিসার্চ করা হয়েছে কম আমি তারপর এটা রেডি করে সামনের সপ্তাহে দেখিয়ে দেব ইনশাআল্লাহ ঠিক আছে তাহলে আজকে এতটা থাকতে আমাদের প্রধান কাজ হবে যে একটা ইয়ে করা আর কি অডিও করা জি ঠিক আছে তাহলে আজকে এতটুকুই থাক ওকে সালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত ভাই কারো কোনো সমস্যা থাকলে কিন্তু বলবেন অবশ্যই কিন্তু আপনারা ক্লাসে তো আসলে সবার স্বতঃস্ফূর্ত ই দেখছি না আমি মানে বলি আপনাকে সবাই যখন একটা করে ফেলবে নিজে নিজে তখন সবাই একটু ইয়ে পাবে কারণ এখন অনেক বেশি ফিচার তো যেমন আপনি যখন হ্যাঁ। প্রথম বলছেন ওই যে ফন্টটা আপলোডের ব্যাপারে আমি ওটা নিয়ে মানে ব্যতিব্যস্ত হয়ে গেছিলাম তারপর আপনি অনেকগুলো ফিচার বলেছেন আমি কিন্তু ওগুলো এত ভালো করে শুনি কারণ আমার ওখানে আমি আটকে গেছিলাম বুঝছেন আচ্ছা, আচ্ছা। যেন হচ্ছে আমরা একটা একটা করে কমই শিখি কিন্তু ভালো করে শিখি এবং যাতে আমরা হ্যাঁ। নিজে করতে পারি সেটা হবে মূল উদ্দেশ্য লক্ষ্য জি জি একটা একটা করে মানে জিজ্ঞাসা করলে ভালো হয় মানে এই ফিচারটা বুঝতে পেরেছেন কিনা সকলে মতামত ইয়েস মানে হাতে কলমে করতে হবে আমাদেরকে ওকে ওকে ঠিক আছে আমি সামনের দিনে সামনের ক্লাসে আপনাদেরকে একটা একটা করে ফিচার আমি আবার রিপিট করব প্রয়োজন আপনাদের থেকে আবার ফিচার না করে আমরা প্রথম থেকে একটা ভিডিও তৈরি করি একেবারে প্রথম আচ্ছা, থেকে হোয়াটসঅ্যাপে গিয়ে আমরা ওটার মিউজিক আকারে নিয়ে আসলাম তারপর থামনেল বসালাম তারপরে আমরা বিভিন্ন ধরনের অ্যানিমেশন দিলাম এভাবে করে যদি আমাদের গোল হবে যে ওটাই করা হ্যাঁ একটা স্ট্যান্ডার্ড ভিডিও করা প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা একেবারে স্টেপ বাই স্টেপ স্লো ভাবেই করবো অসুবিধা নেই আমার এটা সবচেয়ে আচ্ছা, ভালো আচ্ছা। হবে তারপরে যখন এটা একবার করে ফেলবো তখন কিন্তু ওই যে এক্সট্রা গুলো সহজ হয়ে যাবে তখন আমরা কোশ্চেন আছে এটা কিভাবে মিট করবো এটা কিভাবে কাটবো তখন সহজ হবে আমাদের জন্য সেটা করতে পারেন এখন কথা হচ্ছে হ্যাঁ, আমি বেশিরভাগ এটার দিকে প্রাধান্য দিই যে আপনার বেসিকটা খুব ভালো শিখবেন। তাহলে যেকোনো ধরনের এডিটিংই পারবেন। যেহেতু আপনারা প্রজেক্ট ওয়াইজ করতে যাচ্ছেন সেটাও কোনো সমস্যা না। সেটা থেকেও বেশি, বেশি প্র্যাকটিস করতে হবে তাইলে। জি, জি। মানে ঠিক আছে ইনশাআল্লাহ ভাই। একটা, একটা করে ফিচার আসবে তো, তাই না? সুতরাং অসুবিধা হবে না। ঠিক আছে। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই ক্লাসটা থাকলো। আচ্ছা, সালামু আলাইকুম। আলাইকুম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।